আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমাইল বলছি সংযুক্ত আরব আমিরাত থেকে আমিরাত সংবাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাইয়েরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের আনসার দিতে আজকের এই ভিডিওটি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ফ্লাইট সম্পর্কে প্রিয় ভাইয়েরা আপনারা সকলেই জানেন গত এপ্রিলের সাতাশ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতের সাথে বিশ্বের বিভিন্ন দেশের ফ্লাইট স্থগিত হয়ে যায় তারই ধারাবাহিকতায় বারো মে থেকে বাংলাদেশিদের জন্য যে ফ্লাইট স্থগিত হয় তা এই মাসের অর্থাৎ জুলাই একত্রিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে সেই হিসাবে আমরা বলতে পারবো না সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ফিরতি ফ্লাইট কবেই শুরু হবে তবে যারা ট্রাভেল এজেন্সি বা টিকিট বিক্রি করতেছেন তারা প্রতিবারে বলে থাকেন যে আরব আমিরাত থেকে যে স্থগিত করার সময় দেওয়া হয় তারপর দিন থেকে টিকিট ফ্লাইট চালু হবে আসলে এটি হচ্ছে অনুমান নির্ভর কথা তাই আমি আপনাদেরকে বলবো এই ধরনের কথায় আপনারা কান দিবেন না অর্থাৎ টিকিট কেটে আপনারা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না এই বিষয়টি আপনাদেরকে বারবার দৃষ্টি করা দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যখন সংযুক্ত আরব আমিরাত থেকে ঘোষণা আসবে আমিরাত সরকার ঘোষণা দিবে যে ফ্লাইট চালু হচ্ছে তখনই আপনারা টিকিট নেওয়ার চেষ্টা করুন দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ছয় মাসের অধিক সময় যারা আরব আমিরাতের বাইরে অবস্থান করছেন তাদের বিষয়ে আসলে এই বিষয়ে করোনা শুরু করোনা প্যান্ডামিক শুরু হওয়ার দিকে অর্থাৎ দু বিশ সালের শুরুর দিকে যখন করোনার একেবারে শুরু অবস্থা ছিল তখন সংযুক্ত আরব আমিরাত সরকার যাদের ছয় মাসে ছয় মাসের বেশি আমিরাতের বাহিরে অবস্থান করেছেন তাদের জন্য সমাবদ্ধিত করেছিলেন অর্থাৎ যারা ছ মাসের বেশি ছিলেন তাদের জন্য ঢোকার সুযোগ দিয়েছিলেন তবে বর্তমানে এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘোষণা আসেনি তাই সেই হিসাবে বলতে পারবো না যাদের ছয় মাসের বেশি সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থান করছেন তাদের ভাগ্যে কি রয়েছে অথবা তারা কি প্রবেশ করতে পারবেন কি পারবেন না সেই বিষয়ে আমরা আসলে এই মুহূর্তে আপনাদেরকে কোনো তথ্য দিতে পারছি না এরপর কথা বলবো সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা কবে চালু হবে বা ভিজিট ভিসা ইতিপূর্বে যেগুলা ইস্যু হয়েছে সেই ভিসাগুলোতে আপনারা আসতে পারবেন কিনা আসলে বর্তমানে শুধু ভিজিট ভিসা নয় অনেক দেশের আউটসাইড কান্ট্রি অর্থাৎ কোনো দেশের outside country residency employment visa issue হচ্ছে না আর ভিজিট ভিসা তো বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের ভিজিট ভিসা স্থগিত করা হয়েছে যেখানে ফ্লাইট বন্ধ সেখানে ভিজিট ভিসা ইস্যু হওয়ার কোনো সুযোগ নেই আর ইতিপূর্বে যে বিজিট ভিসা ইস্যু হয়েছে তাদের ভাগ্যেও কি রয়েছে তা বলা যাবে না কারণ এই বিজিট ভিসাগুলোর মেয়াদ থাকে দুই মাস দুই মাস পরে অটোমেটিক এগুলো এক্সপায়ার হয়ে যায় আর বর্তমানে করোনা প্যান্ডামিকের কারণে ফ্লাইট বন্ধ হওয়ার পর থেকে পরেই সেই ভিসা ভিসাগুলো অনেক ভিসা ডিএক্টিভ হয়ে যায় তো সেই ভিসাগুলোকে যদি রিয়েক্টিভ না করে সেই ভিসাগুলোতেও আপনারা আসতে পারবেন না আর যারা নতুনভাবে আসতে ইচ্ছুক তাদেরকে আবারও বলছি ফ্লাইট স্বাভাবিক হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করুন যখন ফ্লাইট চলাচল শুরু হবে তখন ভিসার জন্য আবেদন করুন সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে টিকা সম্পর্কে অনেক ইনবক্সে এসে বলতেছেন সংযুক্ত আরব আমিরাত সরকার তো বলেনি যে বাংলাদেশিদের জন্য টিকা বাধ্যতামূলক ভাই সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে ভারত সহ যে যে কয়েকটি দেশের নাগরিকদের সত্য সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের অনুমতি দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভ্যাকসিন বা করোনার টিকা সেই টিকাটি দেওয়ার পরেই দুই ডোজ নেওয়ার পরেই তাদেরকে দেশে আসার জন্য অনুমতি মিলবে সেই হিসেবে আমরা শুধু আমরা না বসবাস বসবাসরত সবাই বলতেছেন যে হয়তো যখন স্বাভাবিক হবে ফ্লাইট তখন যাদের ভ্যাকসিন নেওয়া হচ্ছে যারা দুটি ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে সত্য সাপেক্ষে হয়তো আমিরাতে প্রবেশের সেই সুযোগ দেওয়া হবে সেই কারণেই বলছি আপনারা ভ্যাকসিন নিয়ে রাখুন আর আর ভ্যাকসিন যদি না নিয়ে রাখেন সেটাই তো কেবল আপনাদের ইচ্ছা আপনারা কি আসবেন কি আসবেন না বা মেরু সরকার ঘোষণা করেছে সেটা আমরা বলছি না আমরা জাস্ট আপনাদের উপকারার্থে এই কথাগুলো বলার চেষ্টা করছি আজ আর নয় যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই মনোযোগ সহকারে বিষয়গুলো অর্থাৎ শুনছেন আশা করছি এবং কি আপনার বন্ধুদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে পরিশেষে আরেকটি বলবো এখনো পর্যন্ত আমরা বেশ কিছু ভাই আমাদেরকে অভিযোগ করেছেন বিশেষ কথা বলে এখানে বাংলাদেশি ভাইরা এক বাংলাদেশি ভাইদের থেকে টাকা নিয়ে অর্থাৎ কি বলবো এক বাংলাদেশি কাছে আরেক বাংলাদেশি প্রতারিত হচ্ছে তা আমি বলবো কারো মিষ্টি কথায় ফাঁদে ফাঁদা দেবেন না দালাল মুক্ত প্রবাস চাই এই প্রবাসে আমরা ভালোভাবে বাঁচতে চাই ভালো থাকুন সবাই আবারও কথা হবে নতুন কোনো বিষয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ